আমার তো বাম হাতের ব্যথা ছিল অনেক মানে অনেক আমি অনেক কষ্ট করছি এটা কতদিন থেকে ব্যথাটা প্রায় পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস প্রায় তিন চার মাস হওয়ার পর থেকে দেখতেছি মানে হাত আর নড়াচড়া করা যায় না কে একটু ধরলে মানে পড়ে যাবে অবস্থা হ্যাঁ। হয়ে আপনি ভর্তি হয়ে পেরেছেন আফটার ট্রিটমেন্ট আজকে আপনার হাতের কি অবস্থা যেটা কিছুদিন আগে আপনি আমাদেরকে বলেছিলেন যে মানে নিজের ওড়নাটা নিজের গায়ে হ্যাঁ। লাগলেও আপনার হ্যাঁ, ব্যথা করতো কেউ ধরতে নিলে বা কারোর সাথে লাগলে মনে হতো হাতটা ছিঁড়ে পড়ে যেত তার মানে সেই হাত আপনি কোনো কাজ করতে পারতেন না হ্যাঁ। এখন কি অবস্থা আপনার ভালো সেই হাত দিয়ে এখন ধরতে পারছেন কাজ করতে পারছেন মেয়ের সেবা করতে পারছেন সবকিছু করতে পারছেন আচ্ছা মেয়ের কি অবস্থা এখন মেয়ের কত কতটুকু আমরা জানি মেয়ে এখনো ট্রিটমেন্টরত অবস্থায় আছে আগের থেকে এখন কেমন আছে হ্যাঁ, মোটামুটি একটু হাতগুলো একটু ফ্রি হয়েছে এখন হাতে অনেক কিছু ধরতে নিজের কাজগুলো ছোট ছোট করে কিছু কিছু মানে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে মানে এই যে আশা করে এসেছেন সেই আশাটা কিছুটা হলো এখন পূর্ণ হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানি আপনাদেরকে স্বাগত দর্শক আমরা চেষ্টা করি আপনাদের সামনে এরকম হাজারো ধরনের সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে তার একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে আমরা বিভিন্ন পেশেন্টকে নিয়ে আসি আপনাদের সামনে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আলোকপাত করার জন্য তারা এই ঘটনাগুলো মূলত আপনাদের সামনে আলোকপাত করেন এই কারণে যে আমরা যখন বিভিন্ন রোগের নাম বলি অনেকে হয়তো যে জিনিসগুলো বুঝতে পারে না যে আসলে রোগটা কী যখন আমরা গুলো বলি তখন অনেকে বুঝতে পারেন যে এই ধরনের সমস্যা তো আমারও আছে আমারও কি একই ধরনের রোগ কিনা তখন হয়তো আপনারা সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন বা সেদিকে আলোকপাত করলে হয়তো রোগটা খুব সহজে আপনারা ধরতে পারেন এবং এই ধরনের রোগে আপনার কি করা উচিত সে সম্পর্কে আপনার একটা গাইডলাইন খুব সহজেই আপনারা পেয়ে যান দর্শক আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি চিটং থেকে এসেছেন উনি এবং ওনার মেয়ে দুজনেই ভর্তি আছেন আমাদের এখানে ওনার মেয়ে প্রায় গত চোদ্দ পনেরো বছর থেকে অসুস্থ এবং উনিও এখন কিছুটা অসুস্থ ওনার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওনার পিএলআইডি ছিল দর্শক অনেক কঠিন বাস্তবতার ভিতর দিয়ে ওনার এই কিছুটা দিন ওনার গিয়েছে অনেক চড়াই উঠে পার করেছেন অনেক কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন বাট কখনো উনি হার মানেননি চেষ্টা করেছেন লড়াই করেছেন এবং সফলতার মুখও দেখছেন আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল ওনার এবং ওনার মেয়ের কি হয়েছিল আজকে ওনারা কেমন আছেন পুরো বিষয়টা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম মা আপনার নামটা কি নাহিদা নাহিদা সেই চিটং থেকে এসেছেন কোথায় বাড়ি চিটং আমরা আগ্রাবাদ এরিয়াতে থাকেন আমরা জানি এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল আপনার আমার তো বাম হাতের ব্যথা ছিল অনেক অনেক আমি অনেক কষ্ট করছি এটা কতদিন থেকে ব্যথাটা প্রায় পাঁচ ছয় মাস পাঁচ ছয় বছর তার আগে সুস্থ ছিলেন ভালো ছিলেন স্বাভাবিক সব কাজকর্ম করতেন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা হঠাৎ করে একদিন ব্যথা সেই ব্যথাটা দেখছেন ধীরে ধীরে বাড়ছে যখন প্রথম ব্যথাটা ধরতে পারলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না আমি এবার যেটা তাকে ইয়া করি আমি ওনাকে বললাম যে আমার ব্যথা উনি কেমনে পেন খাই উনি ভালো লাগে কাজ কাজ করি সংসারে সব কাজই আমি একাই করি আচ্ছা। মেয়েকেও ইয়া করতে হয় কি একই সন্তান না আমার ছেলে আছে ছেলে আচ্ছা তারপরে কি হয়েছিল যখন দেখছেন যে ওষুধ খাচ্ছেন মানে আবার রকম আবার এরকম করতে করতে করতে করতে প্রায় তিন চার মাস হওয়ার পর থেকে দেখতেছি মানে হাতা না নিয়ে করা যায় না কে একটু ধরলে মানে ব্যথা পড়ে যাবে অবস্থা তার মানে রাতে যখন ঘুমাতে যেতেন তখন তো এই পাশে পাশে করতে পারতেন না মানে হয়ে গেছিল মানে টাচ করলেই ব্যথা আমার হাতের আমার ব্যথা ব্যথা তখন আবার ডক্টরের কাছে যাননি দিয়েছিলাম দিয়েছিলাম দু তিন দিন উনিও বলছিল এক মাস থেরাপি দিলে আপনার এটা ভালো হয়ে যাবে আচ্ছা। ব্যথা হলে ওষুধ খাবে <laughs> কিন্তু আমি তিন দিন তিন দিন দিয়েছিলাম এরপর পর তিন দিন দিছি এরপর আর আমি মেয়ের জন্য মেয়ে একা একা ফেলে যাব ছেলে কোচিং এ চলে যায় ওগুলা নিয়ে টেনশন করতাম আচ্ছা, মেয়ের জন্য বলছেন জি কি হয়েছিল মেয়ের মেয়েকে একা রেখে যেতে পারতেন না ওর কি সমস্যা ছিল উঠতে পারতো না বাথরুমে ভয় থাকতো একটু বাথরুমে গেলে যদি যায় মানে তার হচ্ছে সে না সে যে উঠে দাঁড়াবে সেই জিনিসটা সে দাঁড়াতো অনেক আচ্ছা। কষ্ট করে দাঁড়াতো অনেক কষ্টে উঠে দাঁড়ালো বাট তার কাছে মনে হতো সে পড়ে হ্যাঁ, পড়ে পড়েও যেত কখনো অনেক সময় অনেকবার আচ্ছা পড়ে গিয়ে আরো হ্যাঁ, বেশি ব্যথা হ্যাঁ, পেত এবং সেক্ষেত্রে সে পারতো না এই রোগটাকে কি বলেছিল ডক্টররা মায়োপ্যাথি বলেছিল আচ্ছা সো মায়োপ্যাথি তো এই রোগটার জন্য আপনারা তো অনেক চিকিৎসা করেছেন আচ্ছা আপনার মেয়ের পাশে আমরা আসছি আগে আপনারটা শেষ করি তো যখন আপনি দেখলেন যে এই প্রচন্ড রকম ব্যথা ব্যথা ব্যথা ব্যথা ভালো হচ্ছে না সংসারে কোনো কাজ করতে পারছে না প্রায় সব কিছু অচল হয়ে গিয়েছে হ্যাঁ, হ্যাঁ। সাহায্য করার মতো ওরকম কোনো মানুষ নেই তো তখন কি করলেন তখনও কিছু করি নাই যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে মানে ইয়া করছি মানে নিজে কষ্ট পাচ্ছেন যেহেতু ডক্টরের কাছে গিয়েছেন কোনো কিছু হচ্ছে না তখন এইভাবে কষ্ট করেই সংসার চালিয়ে গেছেন হ্যাঁ। সংসারের কাজ করে গেছেন নিজে কষ্ট পেয়েছেন কাউকে বুঝতে দেননি তো এই যে দিনের পর দিন গেছে একটা সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে আসলেন স্যারের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন এই যে বললাম আমার জীবনে ছেলে আসছিল আচ্ছা আমার খালা আমার মানে, মানে তারা ছেলে আসছিল তারা কি অসুস্থ ছিলেন হ্যাঁ তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন তারা তারা এখন কেমন আছেন ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ আছে আচ্ছা তাদের সাথে কথা বলে একটা সাহস পেয়েছেন যে ঠিক আছে আমরাও মানে ওরা আসছে এখান থেকে গেছি তিন বছর এখন আচ্ছা এখন পর্যন্ত তারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ। তারপরে কি হলো মানে, মানে আসবো আসবো আসবো সবকিছু গোছানোর একটা ব্যাপার আছে সবকিছু গুছিয়ে আসাটা তখন ডিসিশন নিয়েছেন যে চলে এটা হঠাৎ করে মানে আল্লাহ মানে আল্লাহ এত রহমত যে ওকে আমি বললাম যে রাফিকে নিয়ে গেছিলে এরকম এরকম আমার মেয়েকে নিয়ে যাও তাছাড়া আচ্ছা। সমস্যা নেই কখন যাবে মানে আমার হাতে টাকা আসতে হবে আসলে আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই বোঝাই নে আমি রেডি আছি আমি নিয়ে যাবো আচ্ছা। তুই তোরা তো গেছিস চিনো সব কিছু আমাকে তো চিনাই দিতে হবে তোরা বুঝবি আমি আমাকে দিয়ে চলে আসলে হবে আচ্ছা। তো ওরা আসছিল আমার দুই তারিখে আসছি একে মানে, ভালো আজকে দেখাইছি মেয়েকে ড্রেস খোলা করানো হলো সবকিছু এখন তো একে ব্যায়ামের মধ্যে বলেছেন ভর্তি করে হ্যাঁ। সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মানে আমাকে একটা ইয়া দিছিল স্যার যে মানে আসলে আমি আশাও করি না আমি এতটুকু যে ও আমার মতো সুস্থ হয়ে হাঁটবে তো আমার আশা নেই আমি জাস্ট আল্লাহর কাছে এটাই চাই ওই দু হাত দিয়ে যেন ও নিজেরটাও নিজে নিজের কাজগুলো হ্যাঁ, অন্তত পানিটাও নিয়ে ঢেলে খেতে পারে অতটুকুই আচ্ছা, আচ্ছা। তো যেহেতু আপনার মেয়েকে আপনি ভর্তি করে দিয়েছেন পাশাপাশি চিন্তা করেছেন আপনিও হ্যাঁ। ভর্তি হয়ে যাবেন তো সেই অনুযায়ী আপনি হ্যাঁ। ভর্তি হয়ে গেছেন আফটার হ্যাঁ। ট্রিটমেন্ট আজকে আপনার হাতের কি অবস্থা যেটা কিছুদিন আগে আপনি আমাদেরকে বলেছিলেন যে মানে নিজের ওড়নাটা নিজের গায়ে লাগলেও আপনার ব্যথা করতো কেউ ধরতে নিলে বা কারোর সাথে লাগলে মনে হাতটা ছিঁড়ে পড়ে যেত তার মানে সেই হাত আপনি কোনো কাজ করতে পারতেন না এখন কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো সে হাত দিয়ে এখন ধরতে পারছেন কাজ করতে পারছেন মেয়ের সেবা করতে পারছেন সব কিছুই করতে পারছেন আচ্ছা মেয়ের কি অবস্থা এখন মেয়ের কতটুকু আমরা জানি মেয়ে এখনো ট্রিটমেন্টরত অবস্থায় আছে আগের থেকে এখন কেমন আছে মোটামুটি একটু হাতগুলো একটু ফ্রি হয়েছে এখন হাতে অনেক কিছু ধরতে পারছেন নিজের কাজগুলো করে কিছু কিছু মানে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে মানে এই যে আশা করে এসেছেন সেই আশাটা কিছুটা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আসলে মানে আমার মেয়ে আমিও কখনো কল্পনা করি নাই ও এরকম সুস্থ হয়ে যাবে আসলে ধীরে ধীরে হয়েছে অবহেলার কারণে হয়েছে অনেক অনেক অনেক কিছু দিয়ে হয়েছে আসলে প্রথম প্রথম অনেক কিছু করছি আনন্দ লাগছিল যে বাচ্চাকে ট্রিটমেন্ট করাবো আমার বাচ্চা ভালো হবে অনেক কিছু করছে প্রথম প্রথম পর আর ভালো লাগতো না কষ্ট লাগতো মানে সবার সবাই সুস্থ সবার বাচ্চারা সুস্থ হন মানে আমার বাচ্চা কেন এরকম ওর বাবা কিন্তু ওকে নিয়ে অনেক টেনশন করতো এই টেনশন করতে করতে করতে করতে উনি হঠাৎ মানে অসুস্থ হয়ে উনিও মারা গেল আর আমার আমারও মানে ওর প্রতি আর কোনো ইয়া ছিল না যে ওকে ডাক্তার দেখাবো বা ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করবো এ করবো সে করবো আমি নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে গেছি সব দিক দিয়ে মানে সাপোর্ট ওই জিনিসটাও আমি পাই নাই আমার বাচ্চাকে নিয়ে বা আমাকে নিয়ে কেউ আমাদের পাশে দাঁড়াবে বা করবে সবাই আছে কিন্তু আমাদেরকে নিয়ে কেউ কখনো এইভাবে সাহায্য করার সেই মানুষটা কম ছিল মানে কেউ আসলে আমি নিজেও করি না আমাকে কে এভাবে কে করবে এরকম আমার আগ্রহ থাকতো হয়তো সবাই করতো আমি আগ্রহ হারাই ফেলছি বোধ হয় আমার মেয়ে আজকে পাঁচ ছয় বছর আরো বেশি মানে ও আরো অনেক ক্ষতি হয়ে গেছে অনেকটা আরো আগে যদি আপনাদের জানা থাকতো হয়তো আরো আগেই ট্রিটমেন্টটা শুরু করলে তো আরো ভালো হতো হ্যাঁ, ভালো বয়সে মানে বয়সে তো আরো আরো অনেক ইয়ে হয়ে গেছে রোগটা যদি আরো তিন বছর আগে যদি আমি আরো একটু চেষ্টা করতাম ওই চেষ্টাটা যে এখন করতেছি এটা যদি আরো তিন বছর আগে করতাম ইনশাল্লাহ আমার মেয়ে আরো আগে থেকে সুস্থ হয়ে উঠতো স্বাভাবিক জীবনে হতো কারণ এখন তো আমার পক্ষে সম্ভবই হচ্ছে না যে আরো একটা মাস আমি মেয়েকে রাখবো আমি এক মাস যদি রাখতে পারতাম অন্তত বুঝতে পারতাম আমার মেয়ে কতটুকু মেয়ে এটা হয় তাকে তৌফিক দান করুন মা দর্শক শুনলেন এত অল্প সময়ের ভিতরে আসলে এত কষ্টের এত কিছু আসলে বলা সম্ভব না বাট একটা জিনিস দেখুন বারবার আসলে ফিরে আসছে যে আমরা যদি সঠিক সময় আমরা সঠিক ট্রিটমেন্ট আসলে করাতে পারি অনেক কিছু অনেক সহজ হয়ে যায় খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন ভালো হওয়াটার পসিবিলিটি অনেক বেশি বেড়ে ওঠে জীবন থেকে এত সুন্দর সময়গুলো কখনো হারিয়ে যায় না অর্থনৈতিক সমস্যা থাকে অনেক কিছুই থাকবে বাট তারপর আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমাদের আশপাশে যারা আছেন যারা আমাদের আত্মীয় স্বজন আছেন বা পরিবারের সদস্যরা আছেন তাদের এক্ষেত্রে আসলে ভূমিকাটা অনেক বেশি আমরা যদি আমাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিই এই ধরনের পেশেন্টরা কিন্তু খুব সহজেই সুস্থতার দিকে ফিরে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম